الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মুহতারাম হাজরিন এই সুন্দর পৃথিবী ও এর চারিদিকে যা কিছু বিরাজমান আমরা যা দেখছি আর যা না দেখছি এসব কিছুই মাখলুক মানব দানব পশু পাখি পাহাড় পর্বত তরুলতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন সব কিছুই অস্থায়ী চিরস্থায়ী বলতে এখানে কিছুই নেই আদিতে এর কিছুই ছিল না এবং অনন্তকাল পর্যন্ত এর কিছুই থাকবে না নিতান্ত স্বল্পকালের জন্য এগুলো সৃষ্টি করা হয়েছে যিনি এগুলো সৃষ্টি করেছেন এবং এর পরিচালনা করছেন তিনি খালেক বা স্রষ্টা তিনি আল্লাহ আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ মানব দানব যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ পশু পাখি যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ জীবজন্তু যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ পাহাড় পর্বত যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ নদ নদী মহাসাগর সাগর যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ এক কথায় যাবতীয় বস্তুকে অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্ব দান করেছেন তিনি আল্লাহ সুবাহান আল্লাহ এরশাদ হচ্ছে ফাকুন তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা সব কিছুর সৃষ্টিকর্তা তিনি ব্যতীত কোনো উপাস্য নেই অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ সুরা মোমিন আয়াত বাষট্টি যিনি বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন তিনি তার একক নিয়ন্ত্রণে সব কিছু পরিচালনা করছেন তার এই বিশ্ব পরিচালনা কোথাও কোনো বিশৃঙ্খলা নেই কোনো বিরোধ নেই কোনো সংঘাত নেই কোনো সংঘর্ষ নেই সৃষ্টির আদিকাল থেকে যা যেভাবে সৃষ্টি করেছেন তা সেভাবেই পরিচালিত হচ্ছে এই মহান স্রষ্টা যিনি তিনি আল্লাহ তিনি অনাদি তার কোনো আদি নেই তিনি অনন্ত তার কোনো অন্ত নেই তার কোনো আকার নেই তিনি নিরাকার তাকে দেখা যায় না তাকে স্পর্শ করা যায় না তবুও তিনি ছিলেন আছেন আর তিনি থাকবেন আর সব কিছুই ধ্বংস হয়ে যাবে এরশাদ হচ্ছে কুল্লুমান আলাইহা ফান ওয়া বকা ওয়াজহু রব্বিকাতুল জালালি ওয়াল ইকরাম ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই নশ্বর অবিনশ্বর কেবল তোমার পালনকর্তা যিনি মহিমান্বিত মহিমাময় কোনো বস্তু দৃশ্যমান না হওয়া তার অস্তিত্বহীনতা বোঝায় না পৃথিবীতে এমন অনেক বস্তু আছে যা আমরা দেখি না অথচ তার অস্তিত্বে আমরা বিশ্বাসী যেমন আমাদের দৃষ্টিশক্তি আছে আমরা তা বিশ্বাস করি কিন্তু দৃষ্টিশক্তি দেখা যায় না আমাদের শ্রবণ শক্তি আছে আমরা তা দ্বারা শ্রবণ করি কিন্তু শ্রবণ শক্তি দেখা যায় না আমাদের বাকশক্তি আছে যা দ্বারা আমরা কথা বলি কিন্তু বাকশক্তি দেখা যায় না ঠিক তেমনিভাবে আমাদের রুহ আছে অথচ তা দেখা যায় না এই রুহ হলো মানুষের চারিকা শক্তি এই রুহ থাকার কারণে মানুষের হাত নড়ে পা নড়ে মানুষ চলাফেরা করে ও কাজকর্ম করে এই রুহ থাকার কারণে চোখ দেখে কান শোনে দেমাগ অনুধাবন করতে পারে বুঝতে পারে চিন্তা ভাবনা করতে পারে রুহ না থাকলে চোখ দেখে না কান শোনে না বা স্বাদ উপলব্ধি করতে পারে না হাত নড়ে না পা চলে না চেহারার সজীবতা থাকে না মোট কথা শারীরিকভাবে কারো জীবিত থাকা ও তার চলাফেরা নির্ভর করে রুহের উপর রুহ হলো তার চালিকা শক্তি অথচ রুহ দেখা যায় না দুনিয়াতে মানুষ অনেক কিছুই আবিষ্কার করেছে নতুন নতুন মেশিন যন্ত্রপাতি আবিষ্কার করেছে যার সাহায্যে মানব দেহের অভ্যন্তরে অবস্থিত অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকে দেখা যায় যেমন হৃৎপিণ্ড লিভার ফুসফুস কিডনি পিত্তথলি ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এগুলোর সঠিক অবস্থান নির্ণয় করে তাতে কোনো অসুবিধা হলে অপারেশনের মাধ্যমে তা ভালো করার চেষ্টা চলছে অথচ যে শক্তি পুরো শরীরটাকে সচল করে রেখেছে তাকে দেখার মতো কোনো যন্ত্র আজ অবধি কেউ আবিষ্কার করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না এই শক্তি হলো মানুষের রুহ এই রুহ শরীরের কোথায় আছে কেউ তা নির্দিষ্ট করে বলতে পারে না অথচ সকলে এক বাক্যে বিশ্বাস করে যে রুহ সারা শরীর জুড়েই আছে গোটা দেহের সর্বত্রই রুহ আছে অথচ রুহ দেখা যায় না ঠিক তেমনিভাবে এই পৃথিবীটা একটা দেহস্বরূপ এর পা হলো জমিন আর মাথা হলো আসমান এ দুটোর মাঝে যা আছে সবই এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ এই দেহকে যে মহাশক্তি টিকিয়ে রেখেছেন একে যিনি পরিচালনা করছেন তিনি আল্লাহ তিনি সদা সর্বদা সর্বত্র বিরাজমান অথচ তাকে দেখা যায় না আমরা যেদিকেই মুখ ফিরাই সেদিকেই তিনি বিদ্যমান পাই নামা তুয়াল্লু ফাসাম্মা ঝুল্লহ তোমরা যেদিকেই মুখ ফিরাও সেখানেই আল্লাহ এখানে কবি কবির ভাষায় বলতেছেন বৃক্ষে পাথরে পল্লবে তোমার ওই রং তোমার ওই ঘ্রাণ যেদিকে দেখি সেদিকেই শুধু তুমি তুমি অম্লান সুতরাং কোনোভাবে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা যায় না যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে যারা বলে এই পৃথিবী তার নিজস্ব গতিতেই চলছে এখানে যা কিছু ঘটছে এসব কিছুই প্রকৃতির লীলা খেলা যা নিজে নিজেই চলছে একে চালানিওয়ালা কেউ নেই তাদেরকে বলা হয় মুলহিদ জোরবাদী তারা নাস্তিক তারা কাফের নাস্তিকরা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না তারা আল্লাহতে বিশ্বাসী নয় তাই তারা পরকালকেও বিশ্বাস করে না জান্নাত জাহান্নাম বেহেস্ত দুজখ কোনো কিছুই বিশ্বাস করে না এ কারণে মরে গেলে তাদের কাফন দাফন জানাজা কোনো কিছুই হয় না তারা তাদের দেহ মরণোত্তর দান করে যায় গবেষণার জন্য ডাক্তারগণ তাদের দেহ কেটে ছিঁড়ে ক্ষতবিক্ষত করে অবশেষে বিড়াল কুকুরের ন্যায় মাটিতে পুঁতে ফেলে বা মেডিসিনের সাহায্যে ধ্বংস করে দেয় এ নাস্তিকরা যত বড় শিক্ষিত হোক যত বড় ডাক্তার হোক আর ডক্টর হোক এরা মূলত মূর্খ এরা জ্ঞান পাপে এরা বাস্তব সত্যকে উপলব্ধি করতে ব্যর্থ হয়ে নিজেদেরকে ধ্বংস করেছে